নাম্বারে কোরআনে কারিমের শ্রোতা তারা আল্লাহ পাক তাদের বর্ণনা দিয়েছেন সূরা আনফালের 2 নাম্বার আয়াতে ইন্নামাল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম শব্দের দিকে খেয়াল করে শোনা লাগবে আমি গতানুগতিক কথা কম বলি যেটা বলছে আপনি যদি কম্পিউটার নিয়ে আসতেন আপনাকে আমি দেখাতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতুন কুলুবুহুম যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কলব কেঁপে ওঠে কে কাঁপে কলব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম কলব বহু বচন দিয়েছেন তাদের অন্তর তাদের কলব কাঁপে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এ কথা কোরআনে কারিমে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ইয়াতাওয়াক্কালুন আমার যতটুকু ধারণা করান পড়ার পর এই আয়াতটা যদি বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা পৃথিবীতে আছে এরা বোঝে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে এই তিনটা দেশে অন্তত ভণ্ড পীরের ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে যেভাবে বোঝায় একটু চেষ্টা করেন যে ডাক্তার বসে আছে আল্লাহ তালা বলেন যারা মমিন তাদের সামনে কোরআনের কথা বললে আল্লাহর কথা বললে ওদের অন্তরাত্মা ওদের কলব কেঁপে ওঠে এখন কলব কি এইটা যদি আপনি না জানেন তো কেঁপে উঠবে কি করে বাংলাদেশের পীর সাহেবরা যারা আমরা দেখেছি আমি প্রায় এগারোটা পীরের দরবারে পর্যন্ত আমার যাওয়া শেষ অধিকাংশ দরবার গুলোতে আওয়াজ আসে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে আল্লাহর সিকির যত জোরে করবা ওর ওপরে যা ময়লা আছে সব পরিষ্কার হবে এখানে এমন জোরে ধাক্কা মারছে ওর ওপরে ময়লা কিছু থাকবে না সব শেষ নাকি এবার বাস্তব অবস্থা নিয়ে যাওয়া লাগবে কোরআনে হাদিসে বিজ্ঞানে এরপরে বাস্তবতায় এটা পীর সাহেবরা এটা দিল আর আপনি আন্দাজে বিশ্বাস করে আপনি এত জোরে ধাক্কা দিচ্ছেন যদি কলব ওখানে থাকে আলহামদুলিল্লাহ আপনি আরো জোরে ধাক্কা মারেন আমিও কিন্তু ওখানে যদি না থাকে অন্য কোন জায়গায় যদি কলব থাকে তাহলে সেই জায়গায় গিয়ে পরিষ্কার করা লাগবে এবার কোরআনের কাছে জিজ্ঞাসা করি কোরআন মানুষের কলব কোথায় আছে সোরা আরাফ নয় নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে একশো উনআশি নাম্বার আয়তে আল্লাহ দলিল দিচ্ছেন লাহুম বলেন তাদের কলব আছে কিন্তু তারা বসে না তাদের চিন্তা শক্তি নেই তাহলে এখানে দুইটা অর্থ পেলাম কলবের কাজ হচ্ছে বসা চিন্তা করা তাদের কলব আছে কিন্তু বোঝে না কিন্তু চিন্তা ভাবনা করে না তার মানে কলবের কাজ এখানে আমরা এক কথা আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী বুঝলাম চিন্তা করা কি করা বলেন এবার আপনি বলেন তো চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে মাথা দিয়ে যে চিন্তা করে আপনি জানলেন কি করে বিজ্ঞান বলছে আপনি কম্পিউটার নিয়ে আসলে ওই জায়গায় আমি টাঙিয়ে স্ক্রিনের ভেতরে টিপ দিয়ে দেখাতে পারতাম বিজ্ঞান জানিয়েছে এই মাথার ভেতরে ছয়টা জিনিস আছে কয়টা এই যে মটার করলেট এটা দিয়ে কি করে নড়াচড়া শক্তি এটার ভেতরে আল্লাহ দিয়েছেন সেন্সরি কর্টেক্স স্পর্শ অনুভূতির শক্তি আল্লাহ এটা দিয়েছেন পরা মাথাটা সাজিয়েছেন এই ছয়টা জিনিস দিয়ে প্যারাটাইল লাভ দিয়েছেন অক্সিপিটাইল লাভ দিয়েছেন টেম্পোরারের লাভ দিয়েছেন ফ্রন্টাল লাভ দিয়েছেন এই ছয়টা জিনিস আবার ছয়টা কাজ আছে লক্ষ লক্ষ সেল আল্লাহ মাথার ভেতরে দিয়েছেন এক একটা সেলের কাজ হচ্ছে এক একটা আপনি সাপ দেখেন মাথা দিয়ে চোখ দিয়ে দেখার পরে সিদ্ধান্ত পৌঁছিয়ে যায় প্রথমে আপনার মাথায় এ মাথার সব জায়গায় পৌঁছায় না এর ভেতরে যে ছয়টা জিনিস আছে অনুভূতি শক্তি সেন্সরি কর্টেক্স এই যে এই সাইডে যেটা থাকে সঙ্গে সঙ্গে ওটা ওই জায়গায় যায় ওখান থেকে মাথা সিদ্ধান্ত দেয় তাড়াতাড়ি লাঠি হাতে নাও অথবা পেছন দিক থেকে দৌড় দাও এই সিদ্ধান্ত কি আপনার বুক থেকে আসে আপনার মানে চোখ থেকে আসে জায়গা থেকে কিন্তু আপনি তো মাথা দিয়ে দেখেননি দেখেছেন কি দিয়ে তাহলে মাথার ভেতরে আপনি জিনিস পেলেন কয়টা ছয়টা এই কম্পিউটার থেকে আমি সব নোট করে সাথে এটা লিখে নিয়ে যান এই ছয়টা জিনিসের এক নাম্বারে হচ্ছে সেন্সরি কর্টেক্স অনুভূতি শক্তি আল্লাহ রাবুল আলমিন এই সাপ আপনি চোখ দিয়ে দেখার পরে যেখানে দিয়েছেন ওই জায়গা ওখান থেকে সিদ্ধান্ত দেওয়ার এই জন্য এই জায়গাটার নামও আলাদা এবার আসেন নবীজির হাদিসে যাচ্ছি আমরা এখানে এতটুকু বুঝলাম মাথার কাজ চিন্তা করা কলবের কাজ আর এটা কলব বুকে থাকে না মাথায় থাকে মনে করেন কোরআন দিয়ে এটা জানলাম কোরআন দিয়ে জানলেই সব ফাইনাল না এটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা লাগবে কারণ কোরআনের ব্যাখ্যার নাম বলেন না কেন হাদিসে বিশ্বনবী জানিয়েছেন আমি বর্ণনা বলছি এক নম্বরে হজরতে আবু আর এক নম্বর নমান ইবনে বসির থেকে বর্ণিত দুই নাম্বার দুইটা সাহাবী হাদিস বর্ণনা দিয়েছেন আলা ইন্না জাসাদি শব্দের দিকে খেয়াল করেন আলা জেনে রাখো সাবধান মনে রাখবা অবশ্যই যে কোনো অর্থ আপনি নিতে পারেন আলা মানে কি বললাম জেনে রাখো মনে রেখো অবশ্যই সাবধান এরকম নিরানব্বইটা অর্থ আছে আলা শব্দের এটা ইনলাম না হামজালাম আলা অবশ্যই মানুষের শরীরের ভেতরে মদগাতন একটা গোস্তের টুকরা আছে কি আছে একটু খেয়াল করে শোনেন তো নবীজিকে বললেন যে এই শরীর বলতে শুধু মাথা বলেন না কেন পা পেট বুক কোন অঙ্গ প্রতঙ্গের নাম নবীজি বলেছেন আলা জাসাদি অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে এখন এটা কোন জায়গায় আছে এইটা নবীজি ইন্ডিকেট করে দেখান উনি বলেন উনি আপনাকে এইটাই তো গবেষণা করে বের করা লাগবে শরীর বলতে শুধুমাত্র বুক না মাথা না হাত না পেট না শরীর মানে একেবারে মাথা থেকে পাতার পায়ের তালু পোড়া জায়গার ভেতরে তাহলে ওই গোস্তের টুকরাটা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদ শরীরের ভেতর থেকে ওই গোস্তের টুকরা যখন ভালো হয় সালাহ শব্দের শাব্দিক অর্থ সংশোধন করা ওটা যখন সংশোধিত হয়ে যায় পরিশুদ্ধ হয় ওটা যখন ভালো হয় তখন পোড়া শরীরটা ভালো হয়ে যায় আর ওইটা যখন খারাপ হয়ে যায় পোড়া মানুষটাই চেঞ্জ হয়ে যায় খারাপ হয়ে যায় আলা মানে মানে জেনে রাখো আলা মানে মনে রাখো আলা সাবধান আলা মানে অবশ্যই তাহলে প্রথম আলার অর্থ হবে অবশ্যই স্থান কাল পাত্র পাত্রভেদে আপনাকে অর্থ নেওয়া লাগবে সব আলার অর্থ যদি আপনি এক করেন আপনি নিজেই নিজেকে কাফের বানিয়ে ফেলবেন দরাবা মানে মারা দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া দরাবা মানে ভ্রমণ করা এখন কোন জায়গায় কোন শব্দের অর্থ দিলে মিলবে ওটা আপনাকে বের করা লাগবে এই মাথা দিয়ে যেখানে দারাবা মানে আল্লাহ দৃষ্টান্ত ব্যবহার করেছেন আমি আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত দিয়েছি এখানে যদি কেউ মনে করে দরবা মানে মারা আঘাত করা অর্থ থাকবে হাদিসের প্রথম আলা মানে সাবধান আর দ্বিতীয় আলা মানে জেনে রাখো দ্বিতীয় আলা মানে তাহলে শেষের আলা অর্থ আলা জেনে রাখো আমি নবী বলছি ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলম তাহলে গোস্তের টুকরাটার নাম আমরা জানলাম কি এখন থাকে কোথায় এইটা এইটা এখনো জানিনি যারা হাদিস বলতে গিয়ে বলে নবী এইভাবে দেখিয়েছে এই জায়গায় আপনি ওই হাদিসটা আমার দেখান পাবেন না আন্দাজে বলে আমার তো যতটুকু লেখা বিশেষ করে বাংলাদেশে আমার যা আছে আর বাকি নিয়ে আমি পড়ে ফেলেছি আমার এই ছোট্ট জীবনে আমি পাইনি আপনি কোথায় পেলেন ওই হাদিসটা আমার দেখান আমি ফের আবার শুরু করব। আপনার বাবাও দেখাতে পারবে না শুধু আপনি বলবেন অমক বলিস অমক বলিস অমক অমক করতে করতে আপনার বিশ পর্যন্ত যাবে পর্যন্ত যাবে কারণ এই দেশের মানুষ তো ইসলাম মানে আমার বাবা কি বলেছে দাদা কি করেছে ইসলাম মানা লাগবে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটার নাম ইসলাম বাবা কি বলেছে দাদা কি করেছে ওটার নাম ইসলাম না কারণ ওর ভেতরে ভুল থাকতে পারে আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এর ভেতরে কোনো ভুল নেই আছে তাহলে ইসলাম তো এটা হওয়া লাগবে আপনি যে বলছেন যে এরকম করে দেখিয়েছে এটা হয় আরবিতে এই দেশে গালি দিলেও মানুষ মনে করে দোয়া করছে এবার আছেন বিজ্ঞানে আমি প্রথমে কোরআন বলেছি এরপরে হাদিস বললাম এরপর এবার বিজ্ঞান বিজ্ঞানের কোরআন শরীরটাকে গবেষণা করে দেখেছে ওই টুকরাটা কোথায় পাওয়া যায় দেখি এখন মদগা শব্দটা আপনি কম্পিউটারের স্ক্রিনের ভেতরে দিয়ে দেন এই মদগা শব্দ দেওয়ার পরে দেখবেন মদগা কম্পিউটার থেকে আসবে যে তিনটা শর্তের নাম মদগা মদগা হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে কয়টা বলেন এক নম্বরে মদগা হওয়ার শর্ত হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে কি থাকা লাগবে আর রক্ত তৈরি হয় কি দিয়ে এই যে মানুষের শরীরটা তৈরি করেছে আমার আল্লাহ মাটি দিয়ে এই মাটি বানিয়েছে কমপক্ষে দশটা উপাদান দিয়ে মানুষের শরীরে যে মাটি আছে মানুষ মারা গেলে দেখবেন হাতটা যদি শুকিয়ে যায় মাটি খুলে খুলে পড়বে আল্লাহ দলিল দিয়েছে ومنها نخرجكم تارة أخرى জন্মের পর থেকে মানুষ মাটি দিয়ে আসতেছে শুধু মাটি দিয়ে যায় এদের ভেতরে কি আছে একবার যদি চিন্তা করে কাউকে মাটি দিতাম একটা মানুষকে মাটি দিলেই মানুষ হেদায়ত পাওয়ার কথা আর এটা গরুর মতো শুধু মাটি দিয়ে চলে আসি মাটির ভেতরে উপাদান কয়টা পারবেন বলতে পারবেন দশটা জিনিস এই মাটির ভেতরে বিজ্ঞান এখন জানিয়েছেন অক্সিজেন আছে আয়রন আছে সিলিকন আছে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে ক্যালসিয়াম আছে এরকম দশটা জিনিস দিয়ে আল্লাহ মাটি বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মদকা হওয়ার জন্য বিজ্ঞান যে তথ্য গুলো দিল আপনি এবার মিলিয়ে দেখেন প্রথমে লাগবে রক্ত দুই নম্বরে লাগবে চর্বি তিন নম্বরে দোড়া কাটা দোড়া কাটা ভাব দেখতে পাবেন ওইটার ভেতরে ওই টোকরাটা আপনি দেখবেন দোড়া কাটা ভাব দিয়ে মোড়ানো এবার আপনি বুকের এই জায়গা থেকে একটা গোস্তের টোকরা বের করে নিয়ে আসেন আর এই যে মাথায় যে ছয়টা জিনিস আছে এই ছয়টা জিনিস মগজ দিয়ে মোড়ানো কি দিয়ে মগজ দিয়ে তার ভেতরে এই যে প্রথম নাম বললাম নাম কি সেন্সরি কর্টেক্স এই এইটা যদি কেউ বের করে নিয়ে আসেন এই মগজের ভেতরে প্রথম পাবেন আপনি রক্ত এরপরে পাবেন চর্বি এরপরে মগজ দেখতেই মনে হয় কে যেন দোড়া কাটা দোড়া কাটা ভাব দিয়েছে কথা এটা কি মাথায় পাওয়া যায় না বুকে আপনার পীর সাহেব বলেছে যে এই জায়গায় কলম আছে ধাক্কা দেন আর আপনি আমাদের ধাক্কা দিয়ে যাচ্ছেন ও কলম থাকলে তো ধাক্কা দেবেন ও তো বুক ব্যথা হবে এই কথা বললে আমার মনে হয় যারা বিজ্ঞান বসে না হাদিস বসে না করার আয়াত বসে না শুধু পীর সাহেবের কথা ইসলাম মনে করে ওই পীর সাহেব গুলো আমার উপরে রাগ করবে আর মরিদরা তো আমার মারতে যাবে ওদের যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ওইদিকে ওদের খেয়াল নেই কথা বলে না বানিয়ে বলছি আজ কত পীর কত মরিদ আমার উপরে রাগ শুধু এই কারণে আচ্ছা, তথ্য দিয়ে দেন দলিল নিয়ে আসেন আমি মেনে নেবো কোন বাবা কি বলেছে আমি আবার বলছি এটা ইসলাম না আমি সব সময় দেখি আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বাংলা ভাষাভাষী মানুষ যারা এই ভ্রান্ত ধারণায় আছে বিশেষ করে এই দেশের মানুষ যদি এই তথ্যটা সঠিকভাবে কম্পিউটার থেকে কোরআন থেকে হাদিস থেকে নিতে পারত অন্তত এই ভণ্ড বীরদের এই বানানো জিকির দিয়ে সময় নষ্ট করতো না